আসসালামু আলাইকুম দোস্ত হঠাৎ ফোন দিলি যে ওয়ালাইকুম আসসালাম দোস্ত শোন তোর নাম আমি বাংলাদেশের ট্যালেন্ট শোতে দিয়ে দিছি বুঝছস ট্যালেন্ট শোতে তুই সিম্পলি চলে যা আমার মনে হয় ইনশাল্লাহ তুই জিতবি আমার ওরকম তো কোনো ট্যালেন্ট নাই রে বন্ধু তোর স্পেশাল একটা ট্যালেন্ট আছে এই জন্যই তোর নামটা দিছি বুঝছস যাক এখন কথা বেশি বলিস না তুই চলে যা আল্লাহ ভরসা ওকে আমি যাচ্ছি Welcome to Bangladesh Got Talent 2021. Our first participant is Rapstar the Chainsaw. শহরের সবচেয়ে দামি এলাকায় আমার বাড়ি রাস্তা ব্লক হয়ে যায় আমার এত বড় গাড়ি এক সময় ছিলাম আমি ওই রাস্তার ভিখারি এখন আমি কিং অফ কালাকার বাড়ি That was tight. BD hip হপের মোস্ট ওয়ান্টেড র্যাপার এখন আমি কারণ আমার র্যাপের লেগে ঘরে ঘরে পাগলামি আমার বয়ানগুলো সস্তা বুঝলে অনেক দামি কেন কোন গেম খেলে আমি ভালো করে জানি give it up for raps to the change বড় মামা খেত মোটা মামা অনেক বিশ্রী হের এরপরও তো সবার উপর আমি উঠছি বহুদিন চুপ থেকে বোমের মতো ফুটছি পড়ালেখা বাদে বাক সবই আমি শিখছি কঠিন একটা র্যাপ ছিল পুরো সব কিছু ভিজে গিয়েছে গাইস আমাদের নেক্সট পার্টিসিপেন্ট একজন magician give it up for fake magics okay okay আমরা একটি খালি গ্লাস দেখতে পাচ্ছি খালি গ্লাসে এই মুহূর্তে কিছু নেই উনি ঝাঁকিয়ে দেখিয়ে দিচ্ছেন এ কি ও ও এটা কি হলো খুবই আশ্চর্য একটি ব্যাপার গ্লাসটি এই মুহূর্তে খালি দেখা যাক উনি কী করেন উনি ক্লাসটি ঢেকে দিয়েছেন <clears throat> একই একটু আগেও কিছু ছিল না কিন্তু কোথা থেকে যেন লাল পানি চলে এলো উনি খেয়ে দেখাচ্ছেন এটি অরিজিনাল লাল পানি ওকে উনি একটি রুবিক্স কিউব দেখাচ্ছেন সবাইকে এটা একটি আনসলভড অবস্থায় আছে wow wow nice wait a minute ভাই সব সাইড তো মিলে নাই ভাই সব সাইড তো মিলে নাই ভাই হোয়াট ইজ গোয়িং অন এই এই হোয়াট ইজ গোয়িং অন এই কী হলো কী হলো কী হলো next up we have sleeping beauty why fall in love when you can fall sleep এ কি সে কি ঘুমিয়ে গেল আমি একটু টেস্ট করে দেখি Whoa, that's some deep ass sleep over there. Let's hear it for Sleeping Beauty. Did I win? এ একজন কবি যাচ্ছেন মনে হচ্ছে কবি আপনি কি আমাদেরকে কিছু বলবেন কবি এই যে হ্যাঁ আপনাকেই বলছি ওই যে বাঁকা পথ কে যেন হেঁটে যায় উড়ু উড়ু মন আমার কাকে যেন পেতে চায় অনুষ্ঠান শেষ করা দরকার অনতি বিলম্বে নইলে পড়বে কাঁচাবাসের বাড়ি তোমাদের নিতম্বে Yo, that was some nasty poem, you dirty ass Kobe. so I'm the final participant. Let's hear it for M O L L M.O.L.L.A. Molla. তো আপনার স্পেশাল ট্যালেন্ট কি আমি কোরআন তেলাওয়াত করতে পারি এবং আমি কোরআনের একজন হাফেজ Why do you think you are the best among the rest? Well, বুখারী শরীফে আমাদের রাসুলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে এবং অন্যদের শেখায় আমি বর্তমানে তাই করছি একটা ফ্যাক্ট বলতে পারবেন যার জন্য মনে হয় আপনি সবার কাছে একজন স্পেশাল পারসন একটাবার ভেবে দেখুন যদি আগামীকাল পবিত্র কোরআনের প্রত্যেকটা কপি পুড়িয়ে ফেলা হয় তাহলে কেবলমাত্র হাফেজরাই পারবে সেটাকে আবার শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করতে প্রতিটা অক্ষর প্রতিটা শব্দ প্রতিটি আয়াত সুন্দরভাবে এক জায়গায় করতে সো গাইজ the আর are making their final decision. We'll be hearing it very And the winner is Mola! That man, this shit I'm out. No peace, cuz. And hey, Mega Mola, watch out next time, alright? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমার প্রিয় ভাই ও বোনরা যারা এই মুহূর্তে স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন আমি মনে করি প্রত্যেকেই কোরআন শিক্ষার যে গুরুত্ব সেটা একটু হলেও বুঝতে পারছেন আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকম ব্যস্ততার কারণে আমরা কোরআন কিন্তু শুদ্ধভাবে পড়ার ব্যাপারে অনেক অনীহা প্রকাশ করতেছি পুরো বছর হয়তো এক দুইবার আমরা এটা খুলে একটু পড়তেছি বলে এটা কখনোই ঠিক না আমাদের প্রতিদিন অল্প একটু হলেও কিন্তু কোরআন পড়া উচিত বাট সেটা পড়ার জন্য শুদ্ধভাবে তেলাওত করার জন্য আরবি শেখাটাও খুব জরুরি কারণ আরবি শিখতে গিয়ে আমি মনে করি আমি আপনি অনেক রকম চ্যালেঞ্জে পড়তেছি উচ্চারণগত অর্থগত অনেক ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে এই জিনিসটাকে খুব সহজে আপনাদের জন্য রিপ্রেজেন্ট করতে যাচ্ছে বাংলা ফ্রি কোরআন তাদের চ্যানেলে একটা গোটা প্লেলিস্ট আছে রিলেটেড টু আরবি অ্যান্ড কোরআন শিক্ষা এটা আপনারা খুব সুন্দরভাবে দেখে নিতে পারেন এটা দেখার মাধ্যমে আপনারা কিন্তু বেশ কয়েকটা জিনিস সম্বন্ধে খুব ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন এবং প্রশ্ন হতে পারে এটা শেখার জন্য আবার ভাই টাকা পয়সা দেওয়া লাগবে নাকি well no it's completely free free আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে সেই চ্যানেলের প্লেলিস্টে ঢুকে যেতে পারেন এবং সেখান থেকে সবগুলো ভিডিও দেখতে পারেন আর বাংলা ফ্রি কোর এডুকেশনের অন্যান্য কাজগুলো তো আপনারা আগেও দেখেছেন অন্য কাজগুলো দেখার জন্য তাদের চ্যানেলের বিভিন্ন প্লেলিস্ট তৈরি করা আছে ভিডিও সেকশন আপনারা সব লেটেস্ট ভিডিও পেয়ে যাবেন তাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওগুলোতে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন তাদের ফিউচার কন্টেন্টের জন্য এবং আজকের ভিডিওতে কোন ক্যারেক্টারের অ্যাক্টিংটা আপনার সবচেয়ে বেশি মজাদার লেগেছে সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম